doesn't affect our mental health হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো এর মানে এখন আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি তো ফ্রি ফায়ার গেমটি ভাবে ডিজাইন করা হয়েছে যাতে আমাদের মেন্টাল বা ব্রেনের উপর কোনো রকম চাপ ক্রিয়েট না করতে পারে তো এখন আমি এটার একটা বেস্ট উদাহরণ তোমাদেরকে দিচ্ছি তোমরা তো সবাই পাবজি মোবাইলের কথা শুনেছো আর মাঝে মাঝে নিউজ পেপারে দেখে থাকবে পাবজি গেম খেলে অনেকে পাগল হয়ে গেছে বা মারা গেছে আর প্রায়ই শোনা যায় পাবজি গেম খেলে মেন্টাল প্রবলেম হওয়ার নিউজ আর ঠিক এ কারণে ইন্ডিয়া থেকে কিছুদিন আগে পাবজি মোবাইল ব্যান করে দেওয়া হয়েছে কিন্তু ফ্রি ফায়ারে এখন পর্যন্ত এমন কোনো নিউজ শোনা যায়নি পাবজি আমাদের ব্রেনে অনেক বেশি এফেক্ট করে কিন্তু ফ্রি ফায়ার অনেক বেশি সময় ধরে খেললেও তেমন কোনো এফেক্ট করে না তোমরা যদি ফ্রি ফায়ার দুই তিন ঘন্টা ধরে খেলো তাহলে কোনো না কোনো এক সময় গিয়ে তোমরা অনেক বেশি বোর ফিল করবে আর তোমরা যদি র্যাঙ্ক ম্যাচ দুই তিন ঘন্টা ধরে খেলতে থাকো তাহলে যখন তোমরা গেমে মাইনাস খাবে তখন তোমাদের খেলার ইচ্ছাটাই কমে যাবে আর এই কারণে ফ্রি ফায়ার আমাদের মস্তিষ্কে তেমন কোনো এফেক্ট সৃষ্টি